পরে সারা বাসম না জীবনে মরণ ওরে চাই এই মুহূর্তে আখি আর বিলকিসের প্রেমের গোপন রহস্য বলে দিল আখি নাম বিলকিস বিলকিস তোমার বয়স পনেরো বছর হ্যাঁ আর ওইটার বয়স আঠারো আঠারো বছর কার বুদ্ধিতে কাম করছো আসলে এটা আমি জানি না ওই ওই এটা করছে হ্যাঁ। এটা জানতা যে নোয়াখালীর মায়া হ্যাঁ জানতাম চান্দের দেশে নাকি নোয়াখালীর মায়া পাওয়া যায় লোক পাওয়া যায় এইসব বিষয় তো আমি তুমি ক্লাস নাইনে পড়ো না হ্যাঁ পনেরো বছর বয়স হ্যাঁ আর হেডের বয়স আঠারো হ্যাঁ এর আগে একবার দেখা করছো হ্যাঁ একবার দেখা ঢাকাতে হ্যাঁ তারপরে বাড়ির অভিভাবকরা যে নিয়ে আসতে হ্যাঁ আবার কয় মাস পরে একই ভুল করছো এক মাস এক মাস পরে একই ভুল করে ফেলাইছো হ্যাঁ ও বাড়ি পর্যন্ত আইছে হ্যাঁ ও বাড়ি চিনলো কিভাবে মানে ওই আমার বলছিল আর আমি মানে বাসার ই করছি ঠিকানা ঠিকানা তুমি দিছো হ্যাঁ। ও যে কইছে ওই মেয়েটাই কইছিল কথা না তুমি কইছিলে ওই যে টেলিভিশনের মিডিয়ায় যে ওরে সারা বাসম না জীবনে মরণ ওরে চাই অবশেষে আকির ভুল স্বীকার করে নিল সব দোষ দিল বিলকিসে আসলে আমি এটা বুঝতে পারিনি আমি ওর আনছিলাম আমার ফ্রেন্ড হিসেবে তো আসলে ফ্রেন্ড হিসেবে আনাটা আমার ভুল হয়েছে তো কই থেকে কি হয়েছে এটা আমার মাথায় আর কি ধরে নাই তো আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি আর আমারে সবাই মাফ করে দিবেন আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি আমি একটু অসুস্থ যাতে সুস্থ হয়ে উঠি আর আগে যা নিউজ দেওয়া হয়েছে সব ভুল ভুল